সভাপতি কনফার্ম সভাপতি পদ গ্রিন সিগন্যাল পাইয়ে গেছে বোঝো না জিনিস বোঝো সমস্যা তো গরিব তা লাগবে লাখ কম হইল খাতা কলম না দিয়ে একটা লিস্ট করতে হইবে হ্যাঁ, কমিটি কার কার কাছ থেকে টাকা নিতে পারবো লিস্ট যেটা একদম শিওর পাবো ওইটা স্টার দিবি হুম আর যেটা মনে করো একটু কম এটা ডাবল স্টার এই লেখ এক লাখে হইব ভাই দেহি যদ্দুর পারা দেয় মিনিমাম এক লাখ লেখ মোতালেব খা বেতাগি শিওর স্টার দে একটা হাবিব রসুল হাবিব রসুল ওই সেন্ট মার্টিনের এই যে জাহাজ আছে না একটা এই সেন্ট মার্টিন জাহাজ লিখে জাহাজে চাকরি করে খালাসি কিছু পাবো তারে ওটা লেখ জাহাঙ্গীরের নাম লেখ এটা একটা স্টার দিবি এটা শিওর লেখ হারিস কাকু হারিস কাকু সাত্তার তারপর আমি বিদেশি লেখ আলামপুর মালয়েশিয়া কাতার লেখ তারপর লেখ হুমায়ুন ব্র্যাকেটের লেখ জোর তাড়াতাড়ি বলো ভাই ফর্ম ফিল টাকা আছে ফর্ম ফিল টাকা আছে ঠিক আছে এইখানে কত দিবে এটা কো ফটোকপি করার জন্য একশো টাকা আছে সব পালা এই যে কদু দেখতে আছে না ও পালা আর মুখটা তো পালাই মাছ আছে যে সবচেয়ে বড় হে কোনো নাম নে নে তাকে কথা নাই তারপর শেষে ওই তো ফোন কয় কি ওই একই কথা কইতে আছে যে ভাই গত আর তো এবারও যেহেতু আপনি প্রার্থী দেখতেছেন আমরা হেডেই নিব এলো ইয়া কোনো আর মতভেদ নাই ওই কাকি আমার একটা গিফট আরে ওই কি না মাইনিস খাওয়াই তুই তার কই ঠই ঠেক দিছি যে রাও দেই বেতন আদি ভাই খাওয়া লাগবে বলে এত ভালো আসি আপনারা খুব রোমান্টিক জবাব নাই এই বই আপনার দরকার আছে লেবার এখানে পাগলামি হরতে পারো যা

অনেক দিন রাও একটু হয়ে খাইবে আগেও খাইছে হ্যাঁ হেরামেন না